আসসালামু আলাইকুম আপনাকে স্বাগতম জানাচ্ছি robot S M technical YouTube চ্যানেলে আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে unlimited Google voice account create করতে পারবেন তাও আবার কোনো ধরনের ফেসবুক আইডি নষ্ট হবে না এবং যদি নষ্ট হয় সেক্ষেত্রে আপনারা কিভাবে বাইরের কাছ থেকে অর্থাৎ ওই যে মার্কেট প্লেসে যে সেলারগুলো আছে ওদের কাছ থেকে কিভাবে নাম্বারটি নেবেন এই মেথডটি কিন্তু ইতিপূর্বে অনেকেই বিশ হাজার তিরিশ হাজার টাকা দিয়ে সেল দিচ্ছে অনেকেই কিনতেছে অনেকে আবার আমাকে রিকোয়েস্ট করতেছে যে ভাইয়া কিভাবে ক্রিয়েট করব Google voice account Facebook ID নষ্ট না করেও এই মেথডটি একটু দিলে ভালো হয় তো ভিডিওটি শুরু করার আগে একটি কথা বলতে চাই আপনারা যারা এখন পর্যন্ত robot S M technical YouTube চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি চাপ দিয়ে দিবেন যাতে করে এরকম নতুন ভিডিও পেতে আপনাদের সুবিধা হয় তো চলুন শুরু করা যাক দেখতে পাচ্ছেন তো আমি এখানে একটা টেম্প মেইলে আসলাম ইতিপূর্বে কিন্তু আমি জানাই দিছি যে আপনারা এইভাবে কাজ করার জন্য আমার আইডিতে এর আগের ভিডিও একটা আছে যেটা আপনারা দেখে আসতে পারেন যে কিভাবে ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এইভাবে গ্রুপ সেটিংয়ের মাধ্যমে ফেসবুক আইডি দিয়ে কাজ করতে হলে গুগল ভয়েস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হলে আপনাদেরকে তো একটা ফেসবুক আইডি লাগবে অনেকেই ফেসবুক অ্যাকাউন্ট কিনে কাজ করতেছেন কিন্তু ওটা ব্যয়বহুল যার কারণে আমি আপনাদেরকে সাজেস্ট করব আমি যেভাবে আপনাদেরকে এর আগের ভিডিওটিতে আমি যেভাবে আপনাদেরকে ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করার দেখাইছি আপনারা অবশ্যই ওইভাবেই ক্রিয়েট করে নেবেন আর যারা ক্রিয়েটের কাজটি জানেন না কিভাবে ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেটা জানেন না তারা অবশ্যই পূর্বের ভিডিওটি দেখে আসবেন তো আমি আজকে আপনাদেরকে দেখাবো যে আমরা কিভাবে ফেসবুক অ্যাকাউন্টটা টিকে রেখে মার্কেট প্লেসে আনলিমিটেড টেক্স সেন্ড করবেন তো ভিডিওটি কিন্তু আজকে লং হবে কেউ কোথাও কাটবেন না আর যদি কাটেন অথবা স্কিপ করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদেরই লস হবে কারণ এই মেথডটি বর্তমানে বাংলাদেশে প্রায় পনেরো থেকে বিশ হাজার কেউ আবার দুই হাজার তিন হাজার চার হাজার তাও আবার কেউ সম্পূর্ণ তথ্য দেয় না কিন্তু আমার এখানে আপনারা আজকে ফুললি এবং সম্পূর্ণভাবে শিখতে পারবেন তো মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন আমি একটা কিন্তু আমার যে ডিভাইসে অন্য একটা আইডি লগ ইন দেওয়া আছে ওই আইডির সাথে আমি যে আইডি মার্কেটপ্লেসে করবো ওই আইডির একটা কি ফ্রেন্ড বানিয়ে নিতে হবে আপনাদেরকে এই কাজটি করতে হলে আপনাদেরকে দুইটা আইডি লাগবে এখানে সামথিং ওয়েট রং আসছে এটা কোনো ব্যাপার না আমি ইতিপূর্বেও বলেছি যে এটা একটু লেডে হওয়ার কারণেই এরকম হয় তো আপনারা যেহেতু দুই আইডি দিয়ে কাজ করবেন সেক্ষেত্রে আপনাদেরকে কি করতে হবে দুইটা আইডি লগ দিতে হবে একটা হচ্ছে ফেসবুকে এবং একটা হচ্ছে ফেসবুক লাইডে তো এখান থেকে আমি এটা যদি অ্যাড ফ্রেন্ড করে দিই লাইডে গেই যাওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ওই যে নাসিরুল নামের যে আইডিটা আছে সেটাতে কিন্তু ফ্রেন্ড হয়ে গেছে তার মানে কি এখন আমি নাসিরুলের সাথে মেসেজ করতে পারবো মানে এখানে গ্রুপ চেডিং করতে হবে আপনাকে গ্রুপ চেডিং করতে হলে অবশ্যই দুইটা আইডি লাগবে আপনার একটা থাকবে মূল অ্যাকাউন্ট আর আপনারা যারা আইডি ক্রিয়েট করে কাজ করবেন তাদের অন্যগুলো থাকবে ফেক অ্যাকাউন্ট তো ওই ফেক অ্যাকাউন্টের মাধ্যমেই কিন্তু আপনারা আপনাদের যে মার্কেট প্লেসে এস এম এসগুলো সেন্ড করবেন সেটা কিন্তু করতে পারবেন কোনো সমস্যা নেই আর কাজটি করার জন্য আমি অবশ্যই সাজেস্ট করবো আপনারা লাইট ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে কাজ করবেন তাতে করে সুবিধা হবে অরিজিনাল যে লাইট ফেসবুক অ্যাকাউন্টটা আছে তো এখান থেকে ওরলান্ডো ফরোরিডা এবং একশো কিলোমিটার ইতিপূর্বে যারা গুগল ভয়েস ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে করেছেন তাদের জন্য অনেক সুবিধা হয় এই ক্ষেত্রে আমি এখানে কিন্তু আপনাদেরকে দেখাই দেব যে কিভাবে আপনারা ক্লায়েন্টের কাছ থেকে ফোন নাম্বারটা নেবেন এবং কিভাবে কথাবার্তা বলবেন আপনারা কিন্তু সব কিছুই দেখতে পাবেন তো মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন আর ভিডিওটির ইম্পর্টেন্ট তিনটা অংশ আছে অবশ্যই আপনারা এই তিনটা অংশ মনোযোগ সহকারে আয়ত্ত করে নেবেন তাহলে কারো কাছ থেকে এই মেথডের জন্য অবশ্যই চিল্লাইতে হবে না তো আমি এখানে মার্কেট প্লেসে যদি আপনারা যেভাবে আগে কাজ করছিলেন সেম নিয়ম কোনো সমস্যাই নেই আপনারা তো কাজ জানেন শুধুমাত্র একটু আপডেট এইটা আপনারা কিনতেছেন বিশ হাজার টাকা দিয়ে তো ভিডিওটি কেউ স্কিপও করবেন না টানবেনও না মনোযোগ সহকারে দেখতেই থাকুন দেখতে থাকলে কিন্তু আপনারা শিখতে পারবেন অনেকে এই এই ধরনের ভিডিওগুলো দেওয়ার কারণে অনেকে আমাকে এখন কমেন্ট বক্সে এসে জানাই দেবেন যে ভাইয়া আপনি মার্কেট প্লেসটা নষ্ট করবেন আপনাদের জন্য মার্কেট প্লেসটা নষ্ট হয় আপনারা বালের ইউটিউবার এই ধরনের অনেক কথা কিন্তু বলতে পারেন আপনারা কিন্তু এই সব কথা আমি না শুনেও অন্যকে সহযোগিতা করি যে সকলেই একসাথে কাজ করি ইনকাম করি আমরা তো সকলেই বাংলাদেশের লোক আর আমার ভিডিওটি যাদেরকে ভালো লাগবে না তারা অবশ্যই স্কিপ করে যেতে পারেন এখানে কিন্তু মোবাইল নাম্বারটা কনফার্ম করতে বলছে তো আপনার আমি আপনাদেরকে দেখাচ্ছি সেক্ষেত্রে আমি কিন্তু কনফার্ম করব না দেখেন এখানে কিন্তু অ্যাভেলেবেল হয়েছে এই জায়গার থেকে আপনারা মেম্বারে একটা ক্লিক দিয়ে নেবেন মেম্বারে ক্লিক দেওয়ার পর প্লাস আইকনে ক্লিক দেবেন দেওয়ার পর নাসিরুল এটা নেক্সট করে দেবেন জাস্ট এটুকুই একটা মেথড তো আপনাদেরকে কিন্তু এই মেথডটা কিনতে হলে বাইরে কোথাও থেকে অনায়াসে এক থেকে দুই হাজার টাকা গুনতে হইতো কিন্তু আমার কাছে ফ্রিতে পাচ্ছেন তারপরেও আপনারা কি করেন ভিডিওতে কেউ লাইক করেন না কেউ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না এখন পর্যন্ত আমার চ্যানেলে সাবস্ক্রাইব দেখেন আটশো জন অনলি আমার ভিডিও চল্লিশটা আপনাদের জন্য আমি এত কিছু করি কিন্তু আপনারা এ পর্যন্ত কেউ আমাকে একটা ভালো কমেন্ট করে কিছু জানাইলেন না অবশ্যই ভিডিওটি যদি আপনাদের মনোযোগ আকর্ষণ করে অথবা আপনি যদি হেল্পফুল হয়ে থাকেন তাহলে আপনার মন থেকে আপনি মনকে জিজ্ঞেস করবেন যে আমি ভিডিওটা থেকে হেল্পফুল তাহলে অবশ্যই আপনি একটা ভিডিওটি শেয়ার দেবেন এবং আমার ভিডিও কমেন্ট বক্সে জানিয়ে দেবেন যে ভিডিওটি কেমন লাগতেছে এই মেথডটা কিন্তু কেনার জন্য আপনারা বিশ হাজার টাকা গুনতেছেন তো আমি যেহেতু দেখাই দিলাম যে সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে আর বিশ হাজার টাকা গুনতে হবে না কিন্তু কিছু কিছু লোক আছে যারা ইতিপূর্বে এই মেথডটা জানে তারা কিন্তু আমাকে এখন বলবে যে আপনার জন্য মার্কেট প্লেসটা নষ্ট হয়ে যাচ্ছে তো ভাই আপনি আপনার কাজ করেন আমি আমার কাজ করি এ নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই আমি এর আগে অনেক ভিডিও আপলোড করছি অবশ্যই সেগুলো সবগুলোই রিয়েল কিন্তু আপনারা যারা বোঝেন না না বুঝে আমাকে টেক্সট সেন্ড করেন যে ভাইয়া আপনার ভিডিও হে হো অমুক সমুক কমেন্ট বক্সে অনেক গালাগালি সহ্য করছে আপনাদের তো এই ভিডিও যদি ভালো রেসপন্স না পাই নেক্সট টাইমে আমি আর কোনো ভিডিও আপলোড করব না আর যাদেরকে ভিডিওটা ভালো লাগবে তারা অবশ্যই লাইক দিবেন এবং কমেন্টে জানিয়ে দিবেন যে ভিডিওটি কেমন লাগতেছে কারণ একজন ইউটিউবারের শুধুমাত্র মূল লক্ষ্য লাইক নিয়ে টাকা পয়সা ভাইয়া সবারই আছে টাকা পয়সা সবারই আছে একজন ইউটিউবার কখনও টাকা পয়সা চিন্তা করে ভিডিও ক্রিয়েট করে না এই জায়গার থেকে আপনারা যদি মার্কেট প্লেস যেহেতু ওই জায়গা আমাদের বন্ধ হয়ে গেছে মোবাইল নাম্বার ভেরিফাই চাচ্ছে তো এখান থেকে আমি কিন্তু দুই একটা এস এম এস সেন্ড করে দেখাবো আপনাদেরকে যে আইডি আমি ক্রিয়েট করছি ওই আইডি থেকে তো ওই এই জায়গা থেকে আপনারা সেমভাবে এস এম এস সেন্ড করে নেবেন আমার কিন্তু এই আইডিটা যদি নষ্ট হয়ে যায় সেক্ষেত্রেও কোনো প্রবলেম নেই কারণ আমি একটা গ্রুপ বানাই নিছি আর আপনাদের যাদের এই ধরনের কাজের জন্য অর্থাৎ এইভাবে গ্রুপ চ্যাটিং লাগবে তারা অবশ্যই আমার কমেন্ট বক্সে অথবা স্কাইপিতে অথবা আমার ফেসবুকে জানাই দিবেন যে ভাইয়া আমাকে লাগবে আমাকে টেক্সটগুলো একটু দিয়ে দেন আর আমি নেক্সটে এমন একটা ভিডিও নিয়ে আসতেছি যেটা আর কি পেইড মেথড আপনারা যদি এক ডলার খরচ করেন ওখান থেকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করলে মিনিমাম দিনে তিন থেকে চারশো অর্থাৎ তিন থেকে চারশো ইউএসএ ট্রাফিক পাবেন ওই ভিডিওটি দেখলে অবশ্যই আপনাদের যে সিপিএ লিঙ্ক এবং গুগল ভয়েসে যারা কাজ করেন তাদের জন্য কিন্তু গুড নিউজ ওখানকার ট্রাফিক এখন পর্যন্ত বাংলাদেশে না আসার কারণে আপনাদেরকে গুগল ভয়েসের জন্য কোডগুলো কিন্তু দিয়ে দিবে কোনো সমস্যা নেই নিউ একটা ডেডিং সাইট যে সাইটটি ইতিপূর্বে হয়তোবা অনেক বড় বড় ফ্রিল্যান্সাররা পাইছেন কিন্তু আপনারা যারা গুগল ভয়েস কাজ করেন আপনাদের সেম অবস্থা থেকে কেউ পায়নি এখনও তো আমার ভাষ্য আমি বলে দিচ্ছি এবং আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে আপনারা ওনাদের কাছ থেকে চ্যাটিং করে যে কোডটা নেবেন সেই কোডটা নেবেন যারা ভিডিওর এত দূর পর্যন্ত আসছেন তাদের জন্য একটা গুড নিউজ আমার গুগল ভয়েসের ক্রিয়েটের জন্য একটা নতুন টিম নিচ্ছি আপনারা যদি কাজ করেন তাহলে অবশ্যই আমাকে জানিয়ে দিবেন ওখানে আমি অনলি দশজনের নিব যে দশজন এক্সপার্ট দেখেন আইডিটা কিন্তু আমার চলে গেল তাতে করে কিন্তু আমার কোনো সমস্যা নেই ইতিপূর্বে আমি কিন্তু অনেক মেসেজ করছি সেই মেসেজগুলো কিন্তু গ্রুপ বানায় নিছি দেখেন এই জায়গার থেকে আমি কিন্তু চাইলে ওনাকে এখন এস এম এস করে ওনার কাছ থেকে আমি কোডটা নিয়ে নিব কোনো সমস্যা নেই আপনাদেরকে যেহেতু দেখাইলাম বুঝাইলাম সেক্ষেত্রে আপনাদের মনকে জিজ্ঞেস করে ভিডিওটি একটু শেয়ার দিবেন কারণ একজন ইউটিউবারের মূল লক্ষ্য থাকে তার চ্যানেলে লাইক করুক তার চ্যানেলে সাবস্ক্রাইব আসুক তার চ্যানেলে এসে কমেন্ট বক্সে জানাই জানতে চাক মানুষ যে ভাইয়া আমরা কিভাবে গুগল ভয়েস করব। প্রশ্ন করুক তাকে কিন্তু আপনারা কোনো প্রশ্নই করেন না আপনারা প্রশ্ন করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং সেই সাথে বলতে চাই আপনারা যারা robot S M technical YouTube চ্যানেলটি ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাদের জন্য একটা গুড নিউজ আপনি যদি আমার চ্যানেলে সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে আপনাকে আমি আমার কাজে নেওয়ার ফিফটি পার্সেন্ট বেশি চান্স থাকবে তো আপনারা যারা আমার সাথে কাজ করতেছেন তারা অবশ্যই আমার ফেসবুক প্রোফাইলে গিয়ে ঘুরে আসবেন এবং ওখানে আমাকে টেক্সট করবেন আর অথবা স্কাইপিতেও টেক্সট করতে পারেন কোনো সমস্যা নেই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন